নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সকলের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো শ্রীকৃষ্ণের বাঁশি আসলে কে কেন তিনি সবসময় বাঁশিকে তার সঙ্গে রাখেন আবার শ্রীকৃষ্ণের এই বাঁশিতে মকর মাছ কেন থাকে এছাড়াও আমরা কৃষ্ণর পূজাতে লুট করে থাকি এই হরিলুট কি বা এর প্রবর্তক কে এছাড়াও তো অনেক অজানা তথ্য জানবো এই ভিডিওতে তো সরাসরি ভিডিওতে চলে যাওয়া যাক আপনাদের কাছে অনুরোধ ভিডিওটিকে স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন তাহলে প্রথম প্রশ্নে যাওয়া যাক শ্রীকৃষ্ণের বাঁশি আসলে কে তিনি কেন সবসময় বাঁশিকে তার সঙ্গে রাখেন এর উত্তরে জানা যায় শ্রীকৃষ্ণ যখন বাল্যকালে বনের মধ্যে খেলা করত তখন তিনি তার খেলার সামগ্রী হিসেবে বাঁশ গাছের অনেক অংশকে ব্যবহার করতেন আর আমরা তো জানি তখনকার যুগে বাঁশ ছিল একটি নিত্য প্রয়োজনীয় জিনিস প্রত্যেকটি কাজের ক্ষেত্রে বাঁশের ব্যবহার অনস্বীকার্য তো একদিন বাঁশ গাছ শ্রীকৃষ্ণের কাছে মিনতি করলেন সে যেন বন্ধু হয়ে তার সাথে সবসময় থাকতে পারে তো বাঁশ গাছের এই কথা রাখার জন্য পুরো বাঁশ গাছকে তো আর কৃষ্ণ সাথে রাখতে পারবে না তিনি বাঁশ গাছের ছোট্ট অংশকে কেটে তার কাছে রেখে দিলেন আর বাঁশের নাম অনুসারে তার নাম দিলেন বাঁশি আর যা থেকে পরবর্তীকালে কৃষ্ণ সাতটি ছিদ্র করে তার মধ্য দিয়ে সুরের উৎপন্ন করেছেন আর সেই সুরের দ্বারা তিনি সমগ্র জগৎকে মোহিত করতেন বা পরিচালনা করতেন কিছু পুরাণে বলা হয়েছে শ্রীকৃষ্ণের এই বাঁশির সুরগুলি প্রত্যেকটি দেবতারা দিয়েছেন আর সাত্রী যে ছিদ্র থাকে সেগুলি রাধার শরীরের কুণ্ডলিনী চক্র শ্রীকৃষ্ণের এই বাঁশিকে প্রকৃত ভক্তের সঙ্গে তুলনা করা হয় শ্রীকৃষ্ণের বাঁশি যেমন একদিকে উন্মুক্ত থাকে তার মধ্যে বাতাস চালনার মধ্য দিয়ে তাতে সুরের উৎপন্ন হয় ঠিক তেমন শ্রীকৃষ্ণের প্রকৃত ভক্তেরও কিন্তু হৃদয় আত্মহংকারহীন শূন্য থাকে যার নিজস্ব কিছুই থাকে না তারা সর্বদা পরমাত্মার দিকেই উন্মুক্ত থাকে এই কারণে কৃষ্ণের বাঁশি হলো তার কাছে এত প্রিয় এবং সবসময় তার সাথে থাকে তবে এটাও জানা যায় শ্রীকৃষ্ণ এক যাদবের কাছ থেকে বাঁশি বাজানোর শিক্ষা পেয়েছিলেন এবার চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে শ্রীকৃষ্ণ কত রকমের বাঁশি ব্যবহার করতেন এই প্রশ্নের উত্তরে জানা যায় শ্রীকৃষ্ণ তিন ধরনের বাঁশি ব্যবহার করতেন আর সেগুলো হলো বেনু মুরলি এবং বংশী তাদের মধ্যে সবচেয়ে ছোট হল বেনু যাতে সাতটি ছিদ্র থাকে তারপরে মুরলি যাতে পাঁচটি ছিদ্র থাকে যার দৈর্ঘ্য আঠেরো ইঞ্চিও হয় আবার সবশেষে বংশী বাঁশিতে নয়টি ছিদ্র থাকে যার দৈর্ঘ্য হয় পনেরো ইঞ্চি এছাড়াও কৃষ্ণ তার দৈর্ঘ্যের থেকেও বড় একটি আকর্ষণী নামের বাঁশি ব্যবহার করতেন এবার তৃতীয় প্রশ্নে যাওয়া যাক শ্রীকৃষ্ণের বাঁশিতে মকর মাছ কেন থাকে আর এই প্রশ্নের উত্তরে জানা যায় শ্রীকৃষ্ণের মা যশোদা একদিন ভুল করে একাদশী দিন ভাত রান্না করে ফেলেছেন কিন্তু তিনি পরে ভাবলেন আজ তো একাদশী কেউ ভাত ভক্ষণ করবে না তাহলে এই ভাত আমি বনের পশু পাখিদেরকে খাইয়ে দেব কিন্তু বনের পশু পাখিরাও সেই ভাত গ্রহণ করতে অস্বীকার করল তিনি ভারাক্রান্ত মনে একটি জলাশয়ের কাছে উপস্থিত হলেন এবং সেখানে দেখলেন একটি মকর মাছ জলের মধ্যে ঘোরাফেরা করছে তিনি যখনই সেই জলে ভাতগুলো ফেলতে যাবেন তখনই সেই মকর মাছটি তাকে বাধা দেয় যে আজ তো একাদশী ভাত গ্রহণের সহস্র পাপ হবে আমি এই ভাত তোমাকে জলের মধ্যে ফেলতে দেব না যাতে অন্যান্য মাছরাও না খায় তখন যশোদা মা তার কাছে কান্নাকাটি করে মিনতি করলেন যে আমি এই ভাত তাহলে কোথায় নিয়ে যাব যশোদা মায়ের কান্না দেখে মকর মাছ যশোদা মাকে একটি শর্ত দিলেন যে আমি এই ভাত ভক্ষণ করতে পারি কিন্তু আমার যে পাপ হবে সেই পাপ থেকে মুক্তি করতে হবে তোমার ছোট্ট গোপাল বা কৃষ্ণকে কিভাবে যে শ্রীকৃষ্ণ যে বাঁশি বাজায় তার বাঁশির অগ্রভাগে আমার স্থান হতে হবে তো যশোদা মা সেই শর্তে রাজি হয়ে সব ভাত পুকুরে ফেললেন এবং মকর মাছ তা ভক্ষণ করলেন এরপর শ্রীকৃষ্ণ আসতে যশোদামা বললেন যে আজ আমি একাদশীতে ভুল করে ভাত রান্না করেছি এবং আমি সহস্র পাপের অধিকারী হয়েছিলাম আর সেই পাপ থেকে আমাকে মুক্তি দিয়েছে এই মকর মাছ তুমি এই মকর মাছকে সকল পাপ থেকে উদ্ধারের জন্য ওকে তোমার বাঁশিতে স্থান দাও আর যশোদা মায়ের এই অনুরোধ রাখার জন্য কৃষ্ণ তবে থেকে তার বাঁশিতে মকর মাছকে স্থান দিয়েছেন এবার চলে যাচ্ছি চতুর্থ প্রশ্নে এবং আজকের ভিডিও শেষ প্রশ্ন হরির লুট কি বা এই হরির লুটের প্রচলন কিভাবে হয়েছিল আমরা তো সকলেই জানি শ্রীকৃষ্ণকে নানান রকমের মিষ্টান্ন দ্রব্য দিয়ে ভোগ দেওয়া হয় এবং তার সাথে সাথে নকুলদানা বাতাসা এগুলো দেওয়া হয় আর এই প্রথা অনেক আগেকার দিন থেকেই চলে আসছে এখন চলে যাচ্ছে চৈতন্য মহাপ্রভুর যুগে তবে চৈতন্য মহাপ্রভুর সময়কালে জাতিভেদ বর্ণবৈষম্যের প্রবল আকার ধারণ করে ব্রাহ্মণরা ব্রাহ্মণের মতন শূদ্ররা শূদ্রের মতন তাই উচ্চ নিচুর জাতিভেদের বর্ণভেদ ঘোচাতে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব নগর সংকীর্তনের সূচনা করলেন এবং হরি নামের আসর বা কীর্তনের সূচনা করলেন আর সেই সময় হরিবাসরে সকল জাতপাত ভুলে সকলে উপস্থিত হতো তাই হরিবাসরে উপস্থিত সকল ভক্তবৃন্দকে যখন প্রসাদ বিতরণ করা হতো তখন অনেকের মধ্যে অসন্তুষ্টি দেখা যেত কেউ কম প্রসাদ পেয়ে গেছে কেউ বেশি প্রসাদ পেয়ে গেছে তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর আমলে শ্রী হরিদাস ব্রহ্মস্বরূপ প্রথম হরির লুটের প্রচলন করেন তিনি ভাবলেন এই হরির লুটের মুখ্য উপাদান হবে হরিকে নিবেদিত এই বাতাসা এবং এই বাতাসাকে বৈষ্ণবদের পদধূলি মিশ্রিত মাটিতেই লুট করে দেওয়া হবে যে যার সামর্থ্য মতন কুড়িয়ে নেবে তাতে কারোর অসন্তুষ্টিও থাকবে না আবার তারা বৈষ্ণবদের পদধূলি পেয়ে ভক্তি মার্গের পথে গমন করবে এভাবেই প্রচলন হলো হরির লোটের আর তা ক্রমে ক্রমে যুগের পরিবর্তনের সাথে সাথে মুখ্য অনুষ্ঠানে পরিচিতি লাভ করেছে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি আপনারা অনেক কিছু জানতে পেরেছেন যদি জানতে পেরে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন আরও নতুন নতুন তথ্য কিন্তু নিয়ে আসবো আপনাদের সামনে তো সকলে ভালো থাকুন হরে কৃষ্ণ সকলকে প্রণাম জানিয়ে আজকের বিদায় নিচ্ছি এখান থেকে চলো সবাই সাবধানে থাকুন ভালো কাটুক সবার